আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি শুভ রহেন আপনারা দেখছেন নিয়মিত ট্রাভেল উৎসব আজকে আমি কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি হ্যাঁ সরি সরি আমার শ্বশুর বাড়ি না আমার ভাইয়ের শ্বশুর বাড়ি শরিয়াতপুর তো ওখানে আমরা যাচ্ছি আমি আমার খালাতো ভাই আর আমার বড় ভাই তো ওখানে গেলে খুব মজা হবে অনেক বেশি মজা হবে তো আমরা যাচ্ছি ফুল ভিডিও দেখতে পারবেন এখন লাঞ্চের সময় আমাদের খুব খিদা এখন আমাদের খেতে হবে তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তারপর আমরা রওনা দিব ওকে আমরা এখন আছি পুস্তকলা ব্রিজ সেনানির্বাসের পাশেই একটা ভালো খাবারের হোটেল আছে উন্নত মানের তো এখানে আমরা লাঞ্চ করব ভর্তা দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা পাওয়া যায় আর আমার ক্যামেরাতে চার্জ কম সেজন্য খাবারের ভিডিও আমি ফুল নিব না অল্প একটু নিব আমরা এখন লাঞ্চ শেষ করে গাড়িতে উঠলাম পুস্তকলা ব্রিজের সাথেই মাওয়া যাওয়ার গাড়ি পাওয়া যায় তো ওখান থেকে আমরা মাওয়া যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলাম আর একটা জিনিস খুবই সুন্দর লাগে অনেক সুন্দর লাগে যে মাওয়া যাওয়ার সময় যে ভিউগুলো দেখা যায় যে সিনারিগুলো দেখা যায় ওগুলো অনেক সুন্দর আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট জার্নিংয়ের পর পোস্তগোলা থেকে এখন মাওয়া ঘাট আসলাম মাওয়া বাস স্ট্যান্ড তো আমরা এখান থেকে লঞ্চ উঠবো লঞ্চ উঠে আমরা শরিয়াতপুর যাব এখন আমরা আছি মাওয়া ঘাট মাওয়া বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাইতেছেন যে বাস স্ট্যান্ড আমরা এখন আছি মাওয়াঘাট এখান থেকে আমাদের লঞ্চে উঠে শরিয়াতপুর যেতে হবে আর আরেকটা বিষয় আমার কাছে খুব ভাল লাগতেছে অনেক ভাল লাগতেছে সেটা হলো কি সেটা হলো যে এখান থেকে পদ্মা সেতুটা আমি খুব কাছ থেকে দেখতে পারবো আর আপনাদেরকেও দেখাতে পারবো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি পদ্মা সেতুটা খুব কাছ থেকে দেখব তো আজকে আমি দেখতে পারবো আর আপনাদেরকেও দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমার লজঘাট থেকে আরও তিরিশ মিনিট সময় লেগে গেছে লজ দিয়ে আসতে মাঝির ঘাটে তো আমি এখন আছি মঙ্গলমাঝির সাতটার মাতবর ঘাটে তো আমারে রাইখে আমার ভাই আর খালতো ভাই চলে গেছে তো আমি যাচ্ছি তো এখন আছি আমরা এই ঘাটে তো ঘাট থেকে আমরা সিএনজি বা অটো বা বাস গাড়িতে আমরা বাইরের শ্বশুরবাড়ি যেতে পারবো আর আমার জন্য বাইরে তো ওয়েট করতেছে এই যে বাই তো আমরা এখন যাব কিছু কেনাকাটা করবো কেনাকাটা করার পরে তো আমরা বাইরের শ্বশুরবাড়ি যাবো তো খুব টায়ার্ড হয়ে গেছি আজকে সারাদিন জার্নিংয়ে ছিলাম খুব টায়ার্ড হয়ে গেছি আসসালামু আলাইকুম ইউটিউববাসী আপনাদেরকে খুব ভালোবাসি সেই জন্যই বারবার আপনাদের কাছে ফিরে আসি আমি এখন শরীয়তপুর আছি বাবিদের বাড়িতে তো এটা হলো বাবিদের বাড়ির সামনের রাস্তা তো কালকে খুব ক্লান্ত ছিলাম খুবই টায়ার্ড ছিলাম সেজন্য আমি আর ব্লগে আসিনি আইসা খাওয়া দাওয়া কইরা একদম ঘুমিয়ে গেছি এখন খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওইটা খুব ঠান্ডা পরিবেশে আমি আসলাম ব্রাশ নিয়ে ব্রাশ করতে তো আমার সাথে আছে আমার ভাই সবাই আছে আমার সাথে তো আমি এখন ব্রাশ করতেছি তো এদিকের ওয়েদারটা সকালে খুব ভাল লাগে ঠান্ডা বাতাস তারপর অনেক ভাল লাগে আর আমি লুঙ্গি পরে বের হয়েছি আর মানুষ শুধু তাকিয়ে থাকে লুঙ্গি পরে বের হয়েছি আর এটা তো গ্রাম সমস্যা নাই তো আমি ব্রাশ করি ওই যে খালতো ভাই ধনী সে ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায় সেই জন্য সেই জন্য সে আসে না তাহলে আইন আমি আই আমারটা আছে খুব ভালো লোক খুব ভালো লোক সে খুব লজ্জা পায় ওই যে রাফসানের বাবা আমি এখানে চলে আসছি এই কারণে যে এখানে ডিপ টিউবওয়েল আছে সেই জন্য ডিপ টিউবওয়েলে মুগ্ধমু আর ডিপ টিউবওয়েলের পানি খুবই সুন্দর সেটা তো আপনারা জানেন খুবই ভালো আমি চাইলেও বাবিদের বাসায় মানে ফ্রেশ হইতে পারতাম অসময় গিয়ে কিন্তু আমি সেখানে ভালো লাগে না কারণ খোলা আকাশের নিচে অনেক দিন পর ফ্রেশ হমু সেটা অনেক ভালো লাগছে সেজন্য আমি এখানে চলে আসছি এখন আমি ফ্রেশ হমু আপনারা দেখেন আজকে সকাল থেকে খুব বৃষ্টি সেজন্য আমি ভিডিও করতে পারতেছি না যাই হোক এখানে আমি আসলাম এখানে জায়গাটা খুব সুন্দর অনেক সুন্দর মানে বাঁশ দিয়ে সেতু করছে আর ওখানে ওই পাশে ওইটা ফার্ম মুরগির ফার্ম করছে খুবই সুন্দর লাগে আর এই পাশে কত সুন্দর লাগে আমি একটু শর্ট ভিডিও আপনাদেরকে দেখাই আপনারা দেখতে থাকুন আসলে খুবই সুন্দর লাগছে অনেক সুন্দর দেখুন আসলে শরীয়তপুর আসার পর থেকে আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ মানে এখানে যত মেয়েরা আছে মানে আমাদেরকে উকি ঝুঁকি দিয়ে দেখে আমরা যদি এখানে থাকি তারা ওদিক থেকে দেখে আমরা যদি ওদিকে থাকি তারা এদিক থেকে দেখে মানে মনে হইতেছে এত ফেমাস মানে মেয়েরা আমাদেরকে এত ফেমাস এত ফেমাস এত ফেমাস এত ফেমাস মানে মেয়েরা আমাদেরকে এমন করে দেখতেছে আসলে কি দেখে সেটা আমি জানি না কিন্তু মেয়েরা শুধু দেখে আসলে শরীয়তপুর জায়গাটা খুব সুন্দর গ্রামের মতো একটা পরিবেশ মানে সবুজ শ্যামল সব কিছু আসলে আমার কাছে খুব ভালো লাগছে যদি আপনাদের কাছে ভালো লাগে তো ভিডিও মধ্যে কমেন্ট করে বলবেন আমি যে ড্রোনটা কিনবো আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যদি আমি যদি আপনারা সাপোর্ট দেন কেনার কথা বলেন তাহলে আমি ড্রোন কিনবো যদি আপনারা সাপোর্ট না দেন তাহলে আমি এত টাকা দিয়ে ড্রোন কিনবো না কারণ আমি এমনিই গরিব অত রিক্স নিতে চাই না আসলে এখানে আসার পর থেকে আমার একটা বিষয় খুবই অদ্ভুত লাগতেছে আপনারা স্ক্রিনে যে বাড়িগুলো দেখতেছেন এগুলা কিন্তু বাড়ি রাস্তার খুবই সাথে সাথে একদম রাস্তার সাথে সাথে বাড়িগুলা যতগুলা বাড়ি দেখলাম আমি সবগুলাই বাড়ি একদম রাস্তার সাথে সাথে আমরা যেমন অনেক দূরে রাস্তা থেকে অনেক দূরে বাড়ি করি তা না কিন্তু এখানে খুবই রাস্তার সাথে সাথে বাড়িগুলো আর বাড়িগুলোও খুব সুন্দর অনেক ডিজাইনের বাড়ি টিন দিয়ে তৈরি করা অনেক ডিজাইনের বাড়ি আমার কাছে খুবই ভালো লাগছে খুব ছোট্ট ছোট্ট বাড়িগুলো লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা এখন ঘুরতে বের হলাম এখন বিকালবেলা আসলে এখানে আমি আসার পর থেকে একটা জিনিস আমার কাছে আরও বেশি ভালো লাগছে যে এখানে যে গুলা মেঘ আকাশ মানে মনে হইতেছে আমরা কোনো পাহাড়ি পর্বত এলাকায় আছি মানে খুব নিচে নিচে মেঘগুলা আর মেঘগুলো অনেক সুন্দর লাগে আসলে এইরকম জায়গায় না আসলে বিশ্বাস করা যাবে না আর বুঝতেও পারবো না যে কত সুন্দর আসলে শরীয়তপুর জায়গাটা খুবই সুন্দর তার চেয়েও বেশি সুন্দর এই জায়গার বাড়িগুলা তো আমার কাছে খুব ভালো লাগছে আপনারা এই জায়গায় আসবেন আর আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগছে তো আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট সামনে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফেজ